হাই জান hi guys welcome back to my channel তো গাইস এতক্ষণে আমরা ছিলাম কোথায় মিউজিয়াম কি মিউজিয়াম ইন্ডিয়ান মিউজিয়াম ইন্ডিয়ান মিউজিয়ামে ছিলাম ওখানে ঘুরলাম ঘুরে ফিরে এখন এসছি কোথায় এসছি দেখাচ্ছি এটা টোটালি নতুন জায়গা আমার জন্য নতুন জায়গা এই তোর মুখ দেখা যাচ্ছে না এই দেখাচ্ছি কোন জায়গা এই দেখো এই দেখো সো গাইস চলে এসছি ড্যাডিস ক্যাফেতে এবারে এখানে হবে এন্ট্রি সো গাইস অনেক তো বড় বড় ক্যাফেতে ঘুরেছি এবার এটাতেও যাই কি বলো গো তো ভেতরে গিয়ে দেখাচ্ছি অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স কিরম খাবো দাবো স্ট্রেট বাড়ি কেননা কালকে আমার আর ওর ওই আমার যে কাজেন বড় পিসির যে মেয়ে আমার বড় পিসি মাম তার এক বছর হবে অ্যানিভার্সারি পার্টি রেখেছে নাগের বাজারে তো কালকে আবার দেখা হবে ওকে তো তার আগে আমি ঢুকি এখানে ওকে না ড্যাডিস দেখাটা ভালো লাগে তাই না একদম বকওয়াস মানে প্রথমত তো কেউ নেই খাবার মতো কয়েকটা ছেলে ছিল তাও প্রচণ্ড স্মোকিং করছিল আর হুকা টানছিল তাই না সিটস একদম কমফোর্টেবল সিট না মানে আমরা যে সিটটা চাইছি সেই সিটটা দিচ্ছিল না মানে আমাদের পছন্দ হবে কেউ নেই একা একা খাবো আর যে খাবারের জন্য গেছি সে খাবারটাই তো নেই তো ওই জন্য এখানে এসছি এখানে পিটার হু তো আমরা হয়ে গেছে আমাদের অর্ডার দেওয়া আমাদের অর্ডার আসুক দেন আমরা খাবো কি বলো খারাপ মানে ও আস্তে আস্তেই মানে ওর খাইনি তো গ্যাস হয়ে গেছে ব্যাস মাথা ঘুরছে ওয়েট সো গাইস ইয়ার দেখো কেমন কোনো কিছুতেই স্যাটিসফাই নয় a crunchy chilli chicken five star খেয়ে খেয়ে এমনই হয়ে গেছে যে এইসব খাবারও মুখে রচে না তাই না বড় লোক মানুষ আমরা তো গরিব খেয়েই যাচ্ছে এদিকে পাত্তা এদিকে পাত্তা এদিকে পাত্তা দেবে এদিকে পাত্তা দেবে এদিকে পাত্তা দেবে কে যাই হোক এইটা খুবই টেস্টি তাই না আমাদের আর একটা অর্ডার আছে অঞ্জি ল্যাম ওটা আসুক দেন ফিরে চলে এসে সেকেন্ড ডিশ এ দেখো এটা হচ্ছে কঞ্জি ক্রিস্পি ল্যাম্প আমাদের অলরেডি একটা আইটেম শেষ হয়ে গেছে এ বলেছে পুচকি পুচকি দিয়েছে ভাল লাগছে না মানে সব কিছু বেশি বেশি চাই is always one always one no big quantity যাই হোক আমাদের এখন খাবার উনি সার্ভ করছেন যেটা খেলাম খুবই টেস্টি আমার তো খুবই ভালো লেগেছে এরও চাই সময় নেই বলে যা খাচ্ছি এটাই অনেক কারণ আমাদেরকে আবার ফিরতে হবে এরকম লুক খেয়ে নিয়ে দেন দেখাচ্ছি তো আবার চলে এসেছি খাবার দাবারের পছন্দ হয়নি পিটার জঘন্য খাবার নেভার ভিজিট পিটার দাম বেশি আর কোয়ান্টিটি কোয়ান্টিটি এইটুকু জাস্ট দাম সেগুলো পাঁচশো ছশো টাকা ওই জন্য বাবা রোল খেতে এসেছি দোকানটার নাম বাবা রোল এটা কোথায় গো পার্ক স্ট্রিটেই আছে তো ভালো সবাই খাচ্ছে খুব ভালো তো আমি আরও দুটো ওখানে চিকেন রোল নিচ্ছি ওই খাবো ও একটা কোল্ড ড্রিঙ্কস নিয়েছে কোকো ওটাই খাচ্ছি ওটাই পেট ভরাবো কেননা যা খেলাম চিয়ার্স টু রোল খুব বেস্ট তাই বাবা রোল really বলো গুড গুড যা খেয়েছি ওখানে চিকেনকে পেট ভরে মানে এটা বেশ খাবার ওরও চিকেন আমারও চিকেন এখানে অনেকই আছে বাবার বলে যে এত কিছু খাবার পাওয়া যায় জানতাম না বা টেস্টি কি বলো